বিধিরে বিধি ও বিধি মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল সামনে নদী সামনে নদী ডাইনে বায়ে দুই পাশে দুই কুল সামনে নদী ডাইনে বায়ে দুই পাশে দুই কুল আমি কোন কুলেতে পারি দেব কোনটাই আমার কুল আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল বর্ম করে কেন পাঠাইলি আগুন দিয়া মন কেন রে তুই দিলি ধর্মটারে বর্ম করে কেন পাঠাইলি বুক আগুন দিয়া কোনটা মিথ্যা কোনটা সত্য রে তোর আসল তত্ত্ব বলে দে না মূল আমি কোন কুলেতে পারি দেব কোনটাই আমার কুল আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল ভুল নিজের ঘরে বেঘর হয়ে হারাইলাম রে ঘর কাঠের দরজায় লোহার খিলি আপন করলো আমায় প নিজের ঘরে বেঘর হয়ে হারাইলাম রে ঘর কাঠের দরজায় লোহার খিলি আপন করলো আমায় পর জন্ম হইল জন্ম পাপ বিনা দোষে পাইলাম না মাপ থামলি যাবে কুল আমি কোন কুলেতে পারি দেব কোনটাই আমার কুল আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল うん